আসসালামু আলাইকুম আমি হানাব্বার অনেক লকডাউনের মধ্যে অনেক ভালো লাগতেছে না আমার সামনে চাইছিলাম যে কক্সবাজার যাও কিন্তু আমার টার্গেট বলছিলাম নভেম্বরের এক তারিখে তো সেইটা হচ্ছে না আমাদের টার্গেট করাটা তো তাই জন্য আমি বলে দেখি আমরা আরও একটা টার্গেট করেছি সেইটা হলো নভেম্বর টোয়েন্টি এইট তারিখে ইনশাল্লাহ আমরা যাবো সেইটা যদি না যেতে পারি তাহলে তো আরও একটা করতে হবে সেদিন যদি যেতে পারি আর করোনার মধ্যে আর করোনাটা একটু যাওক আর অনেক শীতও আছে দেখুন বাইরে অনেক শীত এই সময় এই সময় শীতকাল তো হচ্ছে আজকে তো অনেক শীত পড়ে বাইরে শীত পড়ছে হ্যাঁ মিস্টার বলেন না খাই যে ইউটিউবে ভিডিও দেখে আমার থেকে গেম খেলি আমরা করছি লকডাউনের আর লকডাউনে বাইরে যাইলে তো আমার সমস্যা তোমার তো কাশি এখনো কমেনি বাবু তুমি কীভাবে যাবে আর হচ্ছে ইফ্রোজের তো কাশি তাই না ঠান্ডা হ্যাঁ, একটু কাশি আসছে তোমরা হচ্ছে এখন যেতে পারবো না তো হ্যাঁ, কাশি ঠিক হবে তারপরে তো আমরা যেতে হ্যাঁ, আর করোনা পরিস্থিতি যখন আর ভালো হবে তখনই হচ্ছে ইনশাল্লাহ আমরা হ্যাঁ এই করোনা পরিস্থিতি আমরা না বাইরে একটু ভালো তাহলে আমরা কক্সবাজার হ্যাঁ। আর সেই আপনাদেরকে অনেক দেখাবো যে সেই জায়গাটা আর ওকে থ্যাংক ইউ অনেক কথা বলে ফেললাম তাহলে I love this.